প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন ছোট হয়ে আসছে পৃথিবী এখন ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের কাজ করা যায় ফলে তথাকথিত চাকরির বলয় থেকে বেরিয়ে আসছে অনেকেই নিজেদের দক্ষতা অনুযায়ী যুক্ত করছেন ফ্রিল্যান্সিং পেশায় বাংলাদেশেও দিনকে দিন বাড়ছে সেই ফ্রিল্যান্সারের সংখ্যা এই খাতের মাধ্যমে বাড়ছে বৈদেশিক আয়ও যদিও বাংলাদেশে কি পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিং এর সঙ্গে জড়িত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে তারপরও সরকারি হিসেবে দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ আর এখাতে আয়ের পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার আয়ের দিক থেকে বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে বাংলাদেশ খাত সংশ্লিষ্টরা বলছেন দেশের ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবলের অনেক সংকট গবেষণা বলছে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উপার্জন করছেন অনেক অনেক কম দেশের ফ্রিল্যান্সিং খাত নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে IT freelancing in Bangladesh assessment of present and future needs শীর্ষক গবেষণাটি প্রকাশ করেছে the Asian Institute of Research গবেষণাটিতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের দক্ষতা সংকটের পাশাপাশি বৈশ্বিক মানদণ্ডে দেশীয়দের আয় বৈষম্য উঠে এসেছে গবেষণা অনুযায়ী প্রশাসনিক খাতে বৈশ্বিক মানদণ্ডে একজন পুরুষ ঘন্টায় পারিশ্রমিক পান উনচল্লিশ দশমিক এক ডলার আর নারীরা পান প্রতি ঘন্টায় গড়ে তিরিশ মার্কিন ডলার এর বিপরীতে এই খাতে বাংলাদেশি পুরুষ পান ঘন্টায় চোদ্দ ডলার আর নারী পান দশ মার্কিন ডলার ডিজাইন খাতে একজন পুরুষ ও নারীর গড় পারিশ্রমিক যথাক্রমে আটত্রিশ দশমিক এক ও একষট্টি দশমিক এক ডলার বিপরীতে বাংলাদেশি পুরুষ ও নারী গড়ে পান ঘন্টায় বিশ ও সাত ডলার ব্যবসা খাতে পুরুষ ও নারীর গড় পারিশ্রমিক আটত্রিশ ও বাষট্টি দশমিক তিন ডলার এর বিপরীতে বাংলাদেশি পুরুষ ও নারীর গড় পারিশ্রমিক ঘন্টায় তেইশ ও উনিশ ডলার এছাড়া নেটওয়ার্কিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট খাতে বৈশ্বিকভাবে পুরুষ ও নারীর ঘন্টা প্রতি গড় পারিশ্রমিক চুয়ান্ন দশমিক চার ডলার এবং তিরিশ ডলার এই খাতে বাংলাদেশি পুরুষ পাচ্ছেন ঘন্টায় গড়ে চব্বিশ ডলার এবং নারীরা পাচ্ছেন ঘন্টায় তেরো ডলার সেলস অ্যান্ড মার্কেটিং খাতে পুরুষ ও নারীর গড় পারিশ্রমিক তেত্রিশ দশমিক পাঁচ ডলার এবং ছিয়াশি দশমিক এক ডলার বিপরীতে বাংলাদেশি পুরুষ ও নারী গড়ে পান দশ ও তিন ডলার আরও খারাপ অবস্থা সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে বৈশ্বিকভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে পুরুষরা ঘন্টায় পান সাতানব্বই ডলার এবং নারীরা পান ঘন্টায় উনষাট ডলার সেক্ষেত্রে বাংলাদেশি পুরুষ এই খাতে পাচ্ছেন ঘন্টায় তেইশ ডলার এবং নারীরা পাচ্ছেন ঘন্টায় সতেরো ডলার এমন বাস্তবতায় বৈশ্বিক মার্কেটপ্লেস সম্পর্কে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ধারণার অভাব রয়েছে বলে মনে করেন গবেষণায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার মতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেস সম্পর্কে ধারণার যথেষ্ট অভাব রয়েছে এখানে কি ধরনের কাজ রয়েছে কোন কাজের জন্য কি ধরনের দক্ষতা উন্নয়ন করতে হবে বা কোন টুলস শিখতে হবে এ সম্পর্কে সামগ্রিক ধারণাতেও ঘাটতি রয়েছে ফলে তারা পর্যাপ্ত দক্ষ হয়ে উঠতে পারছেন না এছাড়া ভাষাগত দক্ষতার অভাবে ফ্রিল্যান্সারদের একটা বড় অংশ ক্লায়েন্টদের সঙ্গে ঠিকঠাক মতো যোগাযোগ রক্ষা করতে পারেন না দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একটা বড় অংশই প্রাথমিক প্রশিক্ষণের উপর নির্ভরশীল এই প্রশিক্ষণ দিয়ে যেটুকু কাজ করা যায় তাতেই তারা অভ্যস্ত নতুন ক্ষেত্রে কাজ করতে বা কাজের দক্ষতা বাড়াতে যেসব প্রশিক্ষণ প্রয়োজন সেগুলিতে তারা আগ্রহ দেখাচ্ছেন না আর তাই এই খাতে বিশেষজ্ঞরা বলছেন ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হলেই ডলার উপার্জন সহজ নয় নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে না পারলে পর্যাপ্ত আয়ের ক্ষেত্রে পিছিয়েই থাকবে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এই ছিল আজকের মতো দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন